স্ট্রাইকার আক্রমণাত্মক মিডফিল্ডার কিংবা উইঙ্গারদের উর্বর ভূমি আর্জেন্টিনা বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি দেশ আর্জেন্টিনা আর্জেন্টিনা দেশটির সাথে ফুটবল গভীরভাবে মিশে আছে এই দেশের ফুটবল তারকারা যুগে যুগে দেশটির নাম বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছে দর্শকদের বুঝিয়ে দিয়েছে ফুটবল মানেই আর্জেন্টিনা আর্জেন্টিনা মানেই ফুটবল আর্জেন্টিনার ফুটবল তারকারা তাদের খেলার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন তারাই সেরা আজকে আপনাদের সাথে আলোচনা করব আর্জেন্টিনার পাঁচ তারকা ফুটবলারদের নিয়ে যারা কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ম্যাচের ভাগ্য বদলে দেবে নাম্বার ওয়ান লিওনাল মেসি ক্যারিয়ারের শেষ অধ্যায়ের পাতা উল্টাচ্ছেন চৌত্রিশ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা ফুটবলার দু সালে কোপা আমেরিকা জয়ের মাধ্যমে খুঁচিয়েছেন আন্তর্জাতিক শিরোপার আক্ষেপ প্রকৃত ফুটবল বোদ্ধারা যাকে প্রকৃত ফুটবল বোদ্ধারা যাকে সেরাদের সেরা ফুটবলার বলেই মানেন ফুটবলের নান্দনিকতা সৌন্দর্য ড্রিবলিং পাসিং আর সুন্দর গোলের অপর নামই যেন লিওনেল মেসি মেসি ফরাসি পেশাদার লীগের শীর্ষস্তর ক্লাব পিএসজি এবং আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের একজন ফরওয়ার্ড তিনি বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মেসি বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত এবং সর্বকালীন সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে তিনি একজন আসন্ন কাতার বিশ্বকাপে ক্যারিয়ারে শেষবারের মতো দলকে নেতৃত্ব দিবেন Messi number two Di Maria সেরা খেলোয়াড়দের কাহিনী সর্বদাই সেরা হয়ে থাকে দীর্ঘ আটাশ বছর পর কোপা আমেরিকা খেতাব জিতেছে আর্জেন্টিনা আর তারপরে গোটা ফুটবল সমাজে মেসি বন্দনা শুরু কিন্তু যার জন্য আজ শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল সেই সত্যিকারের hero Angel Di Maria Di Maria একজন আর্জেন্টাইন ফুটবলার যিনি বর্তমানে উইঙ্গার হিসেবে ফরাসি ক্লাব পিএসজি এবং আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের হয়ে খেলে থাকেন ডি মারিয়া একটি বিস্ময়কর প্লেয়ার তিনি একাধারে left wing right wing attacking mid সমানভাবে দাপিয়ে বেড়ান তার খেলার ধরন দেখলে আপনি হতভম্ব হয়ে যাবেন বিশ্বকাপে আর্জেন্টিনার কোটির দানব হবেন ডি মারিয়া সবকিছু ঠিক থাকলে সামনের মৌসুমে জুভেন্টাসের হয়ে মাঠে নামবে Di Maria number three De Paul Argentine football প্রেমীদের মুখে বর্তমানে একটাই কথা যেখানেই বল সেখানেই রড্রিগো ডি পল ডিপল একজন আর্জেন্টিনার পেশাদার ফুটবলার যিনি লা লিগা ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ এবং আর্জেন্টিনার জাতীয় দলের মিডফিল্ডার হিসেবে খেলেন ডিপল মাত্র আট বছর বয়সে দু সালে রেসিং ক্লাবের হয়ে ফুটবল জগতে পা রাখেন দুর্দান্ত এই তারকা দু সাল থেকেই ক্লাব ক্যারিয়ার এবং দু তে সরাসরি জাতীয় দলের সুযোগ পান তিনি একজন অ্যাটাকিং মিডফিল্ডার ক্লাব ক্যারিয়ারে তার খেলার ধরন খুবই ভালো শারীরিকভাবে সতেজ হওয়ার কারণে তার কাছ থেকে বল নেওয়া অনেক কঠিন দুর্দান্তভাবে অ্যাটাকিং মিডফিল্ডারে সেরা খেলোয়াড় ডিপল বিশ্বকাপে মধ্যমাঠের প্রাণ হবেন De Paul number four Cristiano Romero Cristiano Romero একজন আর্জেন্টাইন পেশাদার ফুটবলার যিনি ইংলিশ ক্লাব টটেনহাম এবং আর্জেন্টিনা জাতীয় দলে সেন্ট্রাল ব্যাক হিসেবে খেলেন সেরিয়া এ ক্লাব আটলান্টার কাছ থেকে লোনে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহাম হটস্পারের যোগ দেন আর্জেন্টিনার এই তারকা তার খেলার মাধ্যমে নজর কেড়েছে লক্ষ ভক্তের আত্মবিশ্বাসের সাথে কোনো ভয় ছাড়াই ডিফেন্ডার হয়ে অসাধারণভাবে খেলছে এই তরুণ তারকা আর্জেন্টিনার এই তরুণ তারকা তার খেলার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে ডিফেন্স লাইনে তিনি কোনো ভয় ডর পান না তাই তো তিনি একজন ভয়হীন ডিফেন্ডার কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ডিফেন্সের ভরসার প্রতি Cristiano Romero number five Emiliano Martinez Emiliano Martinez একজন আর্জেন্টাইন পেশাদার ফুটবলার যিনি premier league club Aston Villa এবং আর্জেন্টিনার জাতীয় দলের গোলরক্ষক হিসেবে খেলেন দু কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে তিনটি পেনাল্টি সেভ করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেন এই গোল রক্ষক তার বিরুদ্ধেই আঠাশ বছর পর আন্তর্জাতিক ট্রফি জয় করে আর্জেন্টিনা স্বল্প সংখ্যক ম্যাচ খেলেই জয় করে নিয়েছেন আর্জেন্টিনার সমর্থকদের মন আত্মবিশ্বাসের সাথে খেলে যাচ্ছে উনত্রিশ বছর বয়সী এমিলিয়ানো মার্টিনেজ আশা করি তার থেকে আমরা কাতার বিশ্বকাপে ভালো কিছু উপহার পাবো আর্জেন্টিনার এই পাঁচ তারকা ফুটবলারদের মধ্যে কে আপনার সবচেয়ে প্রিয় ফুটবলার কমেন্ট করে জানাবেন ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য